আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডিলটা ব্যাগ দিয়েছে তো এটা ইনক্লুবিটরের বান্ডিল মোস্ট রেয়ার একটা বান্ডিল যেটা পরে আমাদের মিস্টার ত্রিপোলার ভাই গেম প্লে করতো এবং আমার সাথে আছে আমার একটা স্কোয়াড সেটা হয়েছে বিএম ফোর রায়হান আর মামনি প্লাস তানভীর ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang from the yard. ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার কাছে একত্রিশশো পঁয়ষট্টিটা ডায়মন্ড আছে সাতশো সাতশো ডায়মন্ড করলাম আমরা তার সাথে সাথে আমরা কার্নিভাল কাটেসের যে টোকেন সেই টোকেনটি কালেক্ট করলাম তা আমরা একটু চালাকি করেছি আমরা জানি যে এই টোকেনটা আমাদের ইভেন্টের মাধ্যমে আসবে তাও আবার টপ আপ ইভেন্টে তো আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে সাথে সাথে ঢুকে গেলাম লাক রয়েলে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দশটি ডায়মন্ডের স্পিন আমরা মারতে চলেছি তো এগারোটি টোকেন আমাদের কাছে আছে আরও দশটি পার্টি টোকেন পাই একটা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা হ্যাঁ দুইটা টোকেন তিনটা টোকেন ও মা গো কংগ্রেচুলেশন প্রথমেই আমরা একটা বান্ডিল পেয়ে গেছি wow what a nice solution তার সাথে আমরা মাত্র পাঁচটি টোকেন তার মানে ষোলোটা টোকেন আমাদের কাছে হয়ে গেল আর প্রথমেই না ভালোবাসা আমাদেরকে দিয়ে দিল আমরা মনে হচ্ছে অল্প ডায়মন্ডের ভিতরে এটা বের করতে পারবো আরও দশটি স্পিন আরও একটি রেয়ার আইটেম এসে পড়েছে এখানে মাথায় এসেছে ও তার সাথে অনেক টোকেন অনেক পাঁচটা পাঁচটা দশটা তিন তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা টোকেন পেয়েছি তো গাড়ি না ভালোবাসা আমাদেরকে ঢেলে দিচ্ছে ষোলোটা টোকেন এক চান্সে দিয়েছে আর দুটি ম্যাজিক কিউবের ছোট ছোট দেখতে পাচ্ছেন বত্রিশটা আমাদের কাছে হয়ে গেল এবং মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডিল নিতে পঁয়তাল্লিশটি টোকেন লাগবে তো দেখা যাক আমরা আর কি পাই আরও একটি দশটি ডায়মন্ডের দশটি স্পিনের अभी मजा आएगा ना भिड़ो नानजी भाई अभी आएगा रोड पे কংগ্রেচুলেশন পেয়ে গেছি আরে বানি আরে হলো না আমাদের কাছে হলো না আটত্রিশটা টোকেন আমাদের হয়ে গেছে তো বাইসাব পঁয়তাল্লিশটা টোকেন লাগবে আমাদের একটা বান্ডিল দিয়ে দিয়েছে ইতিমধ্যে একটি আরও দুটি রেয়ার আইটেম আমাদের এখানে উঠে গেছে দুটি দুটি তার সাথে আমাদের এখানে পেলাম না বুঝতে পেরেছি ওই যে ম্যাজিক কিউবের যে কিউ প্রেগনেন্ট সেটা দিয়েছে সাথে তেতাল্লিশশো টাকা আমাদের টোকেন হয়ে গেছে তো আরও দুটি লাগবে তো এই দুটির জন্য আমরা সিঙ্গেল স্পিন করবো প্রথম সিঙ্গেল স্পিনে আমরা কি পাই আমরা পেলাম গান বক্স আরও একটি সিঙ্গেল পিন তার সাথে বানি বিউটি লুট ক্রেট আরও একটি সিঙ্গেল স্পিন গান বক্স দিচ্ছে না গাইস চোদ্দোশো ডায়মন্ডের কাছে আসে পড়েছে আরও একটি সিঙ্গেল স্পিন হ্যাঁ একটি টোকেন পেয়েছি আর একটি টোকেন দরকার আমাদের কাছে আর একটি টোকেন দরকার তাহলে আমরা ত্রিপল আর বাইয়ের বান্ডিল আমরা বের করতে পারবো আরও একটি spin single spin absolute trade আমাদের কাছে তেরোশো ডায়মন্ডের কাছে চলে আসছে গাইস কারিনা ভালোবাসা কি দিচ্ছে না একটি টোকেন লাগে ও মা গো কংগ্রেচুলেশন গে বান্ডিল ও মেহের বান্ডিলটা দিয়ে দিয়েছে আমাদের কাছে চৌচল্লিশটাই টোকেন আমাদের হয়ে গেছে তেরোশো পঁচিশটা টোকেন ডায়মন্ড আছে আমাদের কাছে আরও একটি স্পিন এবং সাথে সাথে পঁয়তাল্লিশটি টোকেন আমাদের হয়ে গেল একটি এখন আমরা নিয়ে নিব আমাদের কাঙ্ক্ষিত সেই মিস্টার ত্রিপোলার আর ভাইয়ের বান্ডিল ও কংগ্রেচুলেশন আমরা নিয়ে নিলাম পেনশন বানি বান্ডিল ত্রিপোলার ভাইয়ের বান্ডিল আমরা নিয়ে নিয়েছি আমাদের কাছে খুব খুব ভালো লাগতেছে আমরা খুব খুব হ্যাপি যে আমাদেরকে তাও আবার দুটো বান্ডেল দিয়েছে গাইজ তোমরা একটু কমেন্টে বলো সবাই বলবা যে কত ডায়মন্ডের ভিতরে আমরা এই তিনটা বান্ডিল পেলাম একটা মেয়ের বান্ডিল আর দুইটা ছেলের বান্ডিল পেয়েছি আমরা মূলত দুটা রেয়ার বান্ডিলই পেয়ে গেছি মিস্টার ত্রিপোলারের তো এটা ইনক্লোভিটরে দিলে আমার সম কত ডায়মন্ড লাগতো সেটা আর কোনো ভরসাই ছিল না আর আশাও করতে পারতেছি না যে কত ডায়মন্ডের আচ্ছা, ভিতরে নিতে পারতাম তো আমার ডায়মন্ড শেষ হয়ে যেতে পারতো তিন হাজার ডায়মন্ডের ভিতরে আমাদের বের করা সম্ভবও হইতেছিল না যাক আমাদের না ভালোবাসা দিয়ে দিয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে টপ আপে যেইটা আসছিল সেটা আমরা পড়াইছিলাম তো দেখেন আমাদের কত কিছু আসছে লুট তার সাথে বানি ইনভোটের যে চারটা এখন আমরা আমাদের বান্ডিলগুলো খুলে ফেলবো গাইস আমরা এটাই খুলবো আর কোনো বান্ডিল ওপেন করব না আরগুলো ওইভাবেই পড়ে থাক আমাদের যে রেয়ার বান্ডিলটা ওইটাই খালি জাস্ট ওপেন করবো দেখেন তিনটা বান্ডিল পেয়েছি আঠারোশো আশিটা ডায়মন্ড মেবি খরচ হয়েছে হিসাব করার মধ্যে দেখে গেলাম এখন আমরা প্রথমে মাথাটা পরাই নিই মাথাটা দেখি এবং মাথাটা দেখলাম এখন আমরা সাজাই নিই আমাদের মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডিল পুরাটাই আমার কাছে আছে কোটটা আছে পুরোটো আমাদের এখন তো চোখ লাগবে না আমাদের যেই কোট মিস্টার ত্রিপুলার ভাইয়ের কোট যেটা সেটা লাগবে সেটা কোথায় কোথায় সেটা কোথায় সেটা কোথায় হ্যাঁ কোট কোট পেয়েছে এবার কি হয়ে গেছে না ও তাও ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এটার সাথে আজকে হাবির বসের প্যান্টটাও বানাইছে আমাদের মিস্টার ত্রিপুলার ভাইয়ের মতো হতে হবে আমাদের যদি বিবেশ থাকতো গাইস আমি এখনই আমার নামটা পরিবর্তন করে মিস্টার ত্রিপুলার